এটা অনেক সুন্দর তোমাকে আল্লাহ অসাধারণ নিয়ামত দিয়েছেন চোখ দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন তুমি তোমার এত সুন্দর মুহূর্তগুলো একটা মেয়ের জন্য ভেবে ভেবে নষ্ট কেমন করে সেন্স সেন্স মাথায় কি হুশ বুদ্ধি কিছু নয় একটু ভাবো না আচ্ছা প্রিয় ভাইয়েরা একটু এদিকে তাকান তো আমার দিকে আমার এই হাত দিয়েছে খেয়ে আমার যে চোখ দিয়ে দেখতে হবে এই চোখটা দিয়েছে কে আমাকে আদর সোহাগ করবার জন্য আব্বা আম্মা দরকার দিয়েছে কে আমার সময় কাটাবার জন্য মোবাইল দরকার দিয়েছে কে আমার খাওয়ার জন্য রিজিক দরকার দিয়েছে কে এত কিছু যে আল্লাহ দিল এত নিয়ামত যে আল্লাহ তোমারে দিল সেই আল্লাহ কি তোমার সুন্দর একটা নেককার দিনদার পারফেক্ট লাইফ পার্টনার দিতে পারে না পারে কি পারে না তাহলে তুমি অন্য মেয়ের জন্য এত ছায় খায় ব্যাখ্যা কেন তুমি কেন এরকম তোমার অবস্থা একটু ভাবো না তুমি এই বিষয়গুলো নিয়ে যুবকদের জীবনের শ্রেষ্ঠতম ভুল হচ্ছে যুবকরা এখন ভুল কাউকে ভালোবাসে যুবকরা এখন ভুল মানুষের প্রেমে পড়ে প্রেমে পড়া দরকার একজনের তিনি কে যুবক প্রেমে পড়ে সুন্দরী মেয়ের টিকটকার মেয়ের যেই মেয়ের না আছে চরিত্র না আছে ক্যারেক্টার না আছে নামাজ না আছে কালাম যুবক তার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা নষ্ট করে দেয় ছেলে এখন ঠিক কিনা অবাক করা বিষয় এটা আর আমার তো তোমার কাছে এইটা প্রশ্ন করতে মনে চায় যুবক যে যেই মেয়েটা তোমার কপালে লেখা নাই যেই মেয়ের সঙ্গে তোমার কোনোদিন বিয়েই হবে না যেই মেয়ের প্রতি তোমার এত মায়া সেই মেয়ে আর একজনের সঙ্গে প্রেম করে তুমি যেই মেয়ের জন্য এত সময় নষ্ট করো সে তোমার কপালেই লেখা নাই তার নিয়ে তোমার এত ভাবনা কেন হ্যাঁ তার নিয়ে তোমার এত কল্পনা কেন সারাটা দিন মোবাইলে তার ছবি দেখে কিরে ক্যা হওয়া হুজুর একেই ভালোবাসি এরেই লাগবে এরে ছাড়া কাউরে বিয়ে করতেই পারবো না এরকম যুবক আছে না নাই সারা দিন মোবাইলে এগুলো করে আচ্ছা যাকে আল্লাহ তালা একটু just try to think about একটু ভাবেন যাকে আল্লাহ তালা তোমার জন্য বানান নাই যার সৃষ্টি তোমার জন্য হয় নাই যে তোমার কপালে লেখা নাই তার জন্য ভেবে তোমার কি কোনো লাভ হবে তুমি তোমার লাইফটা অনেক সুন্দর এই যুবক এই এদিকে এদিকে এদিকে তোমার লাইফটা অনেক সুন্দর তোমাকে আল্লাহ অসাধারণ নিয়ামত দিয়েছেন চোখ দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন তুমি তোমার এত সুন্দর মুহূর্তগুলো একটা মেয়ের জন্য ভেবে ভেবে নষ্ট কেমন করে করো doesn't make any sense doesn't make any sense মাথায় কুকুশ বুদ্ধি কিছু নাই একটু ভাবো না আচ্ছা প্রিয় ভাইয়েরা একটু এদিকে তাকান তো আমার দিকে আমার এই হাত দিয়েছে কে আমার যে চোখ দিয়ে দেখতে হবে এই চোখটা দিয়েছে কে আমাকে আদর সোহাগ করবার জন্য আব্বা আম্মা দরকার দিয়েছে কে আমার সময় কাটাবার জন্য মোবাইল দরকার দিয়েছে কে আমার খাওয়ার জন্য রিজিক দরকার দিয়েছে কে এত কিছু যে আল্লাহ দিল এত নিয়ামত যে আল্লাহ তোমারে দিল সেই আল্লাহ কি তোমার সুন্দর একটা নেককার দিনদার পারফেক্ট লাইফ পার্টনার দিতে পারে না পারে কি পারে না তাহলে তুমি অন্য মেয়ের জন্য এত ছায়া খায় কেন তুমি কেন এরকম তোমার অবস্থা একটু ভাবো না তুমি এই বিষয়গুলো নিয়ে অলওয়েজ মনে রাখবেন যে ব্যক্তি এদিকে অনেকে বলে হুজুর আমি যারা পছন্দ করেছি হুজুর এটা একদম চিরসত্য কথা বলছি বাস্তবিক সমাজ থেকে বলছে আপনি রাগ করলেও আমার কিছু বলার নেই যুবকরা দেখবেন ভালো করে ইভেন মেয়েরাও যদি কোনো ছেলেকে পছন্দ হয়ে যায় কোনো মেয়ের অথবা কোনো ছেলের কোনো মেয়েকে পছন্দ হয়ে যায় সে মনে করে যে এর মতো কাউকে আর খুঁজেই পাওয়া যাবে খুঁজেই পাওয়া যাবে না আচ্ছা বেস্ট ডিসিশন মেকার সবচেয়ে উত্তম সিদ্ধান্তকারী একজন জবান খুলে বলেন না কে আমার লাইফ সম্পর্কে আমি যা জানি তার চাইতে অধিক ভালো জানে কে যে আল্লাহ তোমার এত কিছু দিল তুমি কি সে আল্লাহর উপর ভরসা করতে পারলা না তুমি কি বলতে পারলো না যে তুই আমার জন্য লেখা নাই তোর নিয়ে ভাবনা বাদ দিলাম তুই যেখানে বিয়ে করবি কর আই ডোন্ট কেয়ার কি ঠিক কি না বলেন এইটা ভাবনা থাকবে তবে তুমি দেখবা তোমার লাইফটা সুন্দর হবে আর একটা হাদিস শোনাই সবাইকে যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ভুলে যায় খুব মনোযোগ দিয়ে শুনবেন সবার জন্য আজীবন কাজে দিবে যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ভুলে যায় যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছুকে স্যাক্রিফাইস করে আল্লাহ তার জন্য তার চাইতে অধিক উত্তম জিনিস তাকে দান করে just You have to sacrifice just to achieve the satisfaction of your Lord. তুমি যা ছাড়বা যা ধরবা সব কিছু একজনের সন্তুষ্টির জন্য হবে তিনি কে আর একটা আয়াত শোনা ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আল্লাহ বললেন তুই একটু ছেড়ে দে না তুই একটু বল যে আচ্ছা আপনি আমাকে বিয়ে করলেন না আসলে সত্য কথা কি জানেন যে আপনি আমার কপালেই নাই আসলে সত্য কথা কি জানেন যে আমার চয়েসটাই ভুল ছিল কারণ আমি জানি আপনাকে আমার না পাওয়া এটা সিদ্ধান্ত কার আমি আল্লাহর জন্য আপনাকে ছেড়ে দিলাম আল্লাহ বলে বান্দা এই বান্দা শোন তুই আমার জন্য ছাড়লি এর চাইতে হাজার গুণ উত্তম জিনিস আমি আল্লাহ তোকে দিয়ে দিব Indeed and verily, your Lord will give you something that will definitely make you happy. অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিবে তোমার জীবনের সমস্ত চাহিদা আল্লাহ পূর্ণ করে দেবে সুবহানাল্লাহ পড়ে আর আরেকটা বাক্য আমি শুনেছিলাম পাকিস্তানের একজন মোস্ট ফেমাস স্কলার না একজন বড় ফেমাস সিঙ্গার ছিলেন তিনি তার নাম হচ্ছে জুনায়দ জামশেদ ওর একটা বাক্য আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে এবং আমি কানে হেডফোন লাগিয়ে কতবার যে কথাটা শুনেছি আমার হিসাব নেই অলওয়েজ আমি কথাটা শুনি আমি আপনাদেরকে উর্দুতে কোট করছি দেন বাংলা বলব মনোযোগ কনসেন্ট্রেট করেন আমার দিকে। এটা আপনার লাইফ চেঞ্জ করবে মোটিভেশন ख्वाहिश के पूरा होने का मतलब है ख्वाहिश का पूरा ना होना और ख्वाहिश को अल्लाह के लिए छोड़ देने का मतलब है ख्वाहिश का पूरा हो जाना সুবহানাল্লাহ পড়লেন না তুমি মনে করছো আমার ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে মানে ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে না ইউর অ্যাবসলুটলি রং আল্লাহ যেটা চায় না বান্দা যদি সেটা চেয়ে পূর্ণ করতে চায় মনে রাখবেন ইচ্ছা পূরণ হলেও আসলে সেখানে ইচ্ছা পূরণ হয় নাই আল্লাহ বলছে বান্দা তুই আমার জন্য ছাড় তোর ইচ্ছা যেইটা আমি আল্লাহ ডেফিনেটলি তার চাইতে ভালো করে পূরণ করে দিব খাহিসকে পুরা হোনে কা মতলব হ্যাঁ ख्वाहिश का पूरा ना होना और ख्वाहिश को अल्लाह के लिए छोड़ देने का मतलब है ख्वाहिश का पूरा हो जाना সুবহানাল্লাহ পড়া। এজন্য জীবনে অনেক ইচ্ছাই পূরণ হবে না অনেক কিছু চাইবেন পাইবেন না গাড়ি চাইবেন পাইবেন না বিশাল বড় সুন্দর একটা বাইক চাইবেন পাইবেন না ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা চাইবেন পাইবেন না সুন্দর একটা মেয়ের পছন্দ হয়েছে তারই বউ হিসেবে চাই আপনি পাইবেন না আপনি মনে রাখবেন এতটুকু মনে মনে বলবেন যে আল্লাহ তেরে লিয়ে ছোড় দিয়া তেরে লিয়ে তেরে লিয়ে ছোড় দিয়া আপ তু ক্যা করেগা ইয়ে তেরি মামলা হ্যাঁ যে ব্যক্তি সব কিছু আল্লাহর হাতে দিয়ে দেয় আল্লাহ বলে বান্দা তুই যেহেতু আমার হাতে দিয়েছিস তুই এটা স্বর্ণের অক্ষর লিখে রাখ তুই কখনো আমার কাছ থেকে ঠকবি না আল্লাহ বান্দারে ঠকাইবে আপনাকে আল্লাহ ঠকাবে আল্লাহর জন্য ছেড়ে দেন আর সবসময় একটা কথা মনে রাখবেন আচ্ছা সুখী হতে চান কে কে দেখে হাত সুখী হতে চাই হুজুর কে কে অনেকে হাত তোলে মনে হতে চান না আপনারা সুখী হতে চান তো সবাই ইনশাআল্লাহ মার্শাল এই তো হাত নামান আমি বলি মাওলানা তারিজামের একটা স্ক্রিপ্ট বলছি দেন আমি আমার আলোচনা শেষ করব উনি ওনার বক্তব্যে বলছিলেন যে খুশি রেহনে কা ফর্মুলা ইয়ে হ্যাঁ कि जो भी तुम्हारी जिंदगी में आए जैसा भी आए तुम सिर्फ ये कह दो कि अल्लाह अगर ये सुख है तो ये तेरी तरफ से आया है अल्हम्दुलिल्लाह अगर ये दुख भी है तो ये तेरी तरफ से आया है अल्हम्दुलिल्लाह একটু পড়েন না আলহামদুলিল্লাহ আমার লাইফে whatever I have received is it sad আর হ্যাপি ডাজন্ট ম্যাটার তুমি যা দিয়েছ সুখ হোক দুঃখ হোক আমি যা পেয়েছি আমি আল্লাহ তাতেই খুশি আলহামদুলিল্লাহ অনেকে কিন্তু আলহামদুলিল্লাহ পড়েন নাই পড়তে হবে আলহামদুলিল্লাহ এই এই এই সেন্টেন্সটা মনে রাখবেন আমি কিন্তু অনেক শুনে শুনে আপনাকে বলছি যাচাই বাছাই কয়েকটি কথা বললাম দেখবেন যে দুঃখ থাকবে না তো আল্লাহর কসম দুঃখ আরে ভাই দুঃখ আসে কখন যখন আপনি দুঃখকে দুঃখ মনে করেন তখন তো দুঃখ আসবে আরে দুঃখ আসলে ভাববেন যে আরে কিসের দুঃখ দুঃখ আসা মানে সামনে সুখ আলহামদুলিল্লাহ দুঃখ আসা মানে কি সামনে কি আছে এটা আল্লাহর কথা ফাইন্না মাল উসরি ইউসরা ইন্না মাল উসরি Indeed and verily with every hardship there is is কষ্টের পরেই আল্লাহ অধিক পরিমাণ সুখ রেখে দিয়েছে সুবহানাল্লাহ পড়েন এজন্য কষ্ট যখন আসবে রোগ যখন আসবে জ্বর সর্দি কাশি ভালোবাসা মানুষে পাইলাম না আইফোন পাইলাম না গাড়ি পাইলাম না বাড়ি পাইলাম না বউ পাইলাম না আলহামদুলিল্লাহ সামনে আসতেছে ইনশাল্লাহ পড়লেন না আল্লাহ আমাদেরকে কোরআনের বৈশিষ্ট্য মোটিভেশন চারটা যা যা বললাম সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক পড়ে আমি